Hello everyone, we are back again. Welcome to MLBB Campus event, JUMLBB Cam Campus Tournament community cup আর এই ম্যাচটা কিন্তু আজকের দ্বিতীয় ম্যাচটা কিন্তু লুপো ভার্সেস অ্যাপোক্লিপস আর ফ্রম কাস্টার্স ডেস্ক আমি আছি আপনাদের সাথে ওয়াকার মেহমুদ আর আমার সাথে আছে জিন আর আমি সরাসরি চলে যাচ্ছি জিনের কাছে Thank you so much for the introduction and before anything আমি আপনাদেরকে একটা জিনিস জানিয়ে দিতে চাই আমাদের কিন্তু রয়েছে আজকে গিভ অ্যাওয়ে গিভ অ্যাওয়েতে কিন্তু একজন লাকি উইনার পেয়ে যাবে হচ্ছে গিয়ে ডায়মন্ডস সো গিভ অ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য খুবই সিম্পল তিনটি স্টেপ আপনাদের ফলো করতে হবে আপনাদের কমেন্ট করতে হবে সাথে মেনশন করে দিতে হবে হচ্ছে পাঁচটি ফ্রেন্ডকে এবং স্ট্রিমটা কিন্তু পাবলিকলি শেয়ার করে দিবেন তার সাথে কিন্তু এমএলবিপি অফিসিয়াল পেজকে একটি লাইক দিতে ভুলবেন না সো আমরা কিন্তু এসে পড়ছি হচ্ছে গিয়ে আমাদের ব্যানপিক সেকশনে কিছুক্ষণের মধ্যে সরি আমরা যদি ব্যানপিক দেখি এখানে কিন্তু অলরেডি ফ্রেডরিন এবং সিসিলিয়ান ব্যান হয়ে গেছে from the side of the Apocalypse অপরদিকে সোলো উপকূল এখানে জুলিয়ান ব্যান গেছে সো আপনার এই ব্যানগুলো নিয়ে মতামত কি ওয়াকার Uh, well, uh, it's a kind of ban usual ban bulbo from the side of Sololupukas. Uh, Julian কিন্তু যে মেটা হিরো অ্যাভেঞ্জার আমি বলি হচ্ছে ইনের কথা ইন হাইপার কিন্তু হচ্ছে ইফেক্টিভ আর যদি আপনি কাউন্টার না করতে পারেন এটা কাইন্ড অফ ব্যান পিকিংটা ব্যাপারটা এরকম যে আপনার টিমের উপরে যে আপনার যদি পার্সোনালি কোনো আপনি যদি পার্সোনালি আপনার টিম যদি ক্যাপেবল না হয় এটা ইনকে কাউন্টার করার মতো then obviously you guys go for ban banning in so এটা ডিপেন্ড করে সচরাচর মেটা মেটা ব্যান্ডগুলো কিন্তু বেশি দেখা যায় কিন্তু তারপরে আমি বলবো যে পার্সোনালি যে ব্যান্ড কিন্তু ডিপেন্ড করে আপনার টিমের উপর আপনি কোন কোন হিরোকে কাউন্টার করতে পারেন কমফোর্টেবলি আর কোন কোন হিরোকে কাউন্টার করতে পারবে না দেখতে পাচ্ছি from the side of solo Lupo তারা কিন্তু অলরেডি ওয়ান ওয়ান ব্যান করে দিয়েছে ইন জুলিয়ান কিন্তু ব্যান হয়ে গিয়েছেন from the side of Apocalypse দেখতে পাচ্ছি এখানে তারা কিন্তু ফ্রিডেন সিসিলিয়ান অ্যান্ড একটি সাইক্লপস কিন্তু ব্যান করে দিয়েছে Cecilion and Fredrinn is ban kind of বলতে পারি যে ইউজুয়াল সিসিলিয়ান লেট গেমে কতটা ড্যামেজ কিন্তু প্রোভাইড করে থাকে with his full stack that you all know মানে একটি bat impact one simple single bat impact কিন্তু ক্যাপেবল থাকে একটা অপোনেন্টের মার্কসম্যান কিংবা এভেন এটা মেজর হাফের বেশি এইচপি কিন্তু নিয়ে নিতে সক্ষম সো পিকিং এর দিকে আমি সরাসরি চলে যাবো পিং এ যদি বলি from the side of Apocalypse দেখতে পাচ্ছি মৌটুসি খান কিন্তু এখানে একটি ভেল কিন্তু পিক করে ফেলেছে উইথ ক্লাইম শট ভেল কিন্তু তারা হাত ছাড়া করেনি যদিও আগের গেমে কিন্তু আমরা একটা অসাধারণ ভেল গেম প্লে কিন্তু দেখেছিলাম from the side of Solo Lupo so দেখতে পাচ্ছি ফ্রম দা সাইড অফ সলুপুর সাইড থেকে কিন্তু অলরেডি মুন্না সে কিন্তু একটি টাইগার পিক করে ফেলেছে রোমার কিন্তু ফার্স্ট পিক করে ফেলেছে নাসিম কিন্তু একটি আর্গাস পিক করে ফেলেছে with screen so what do you think first first পিকে যদি আপনি রোমার পিক করেন জিন তো এটা কতটা ইফেক্টিভ হতে পারে কারণ টাইগলে কিন্তু এনাফ কাউন্টার লাইক আপনি যদি মার্টিস পিক করেন then you can easily counter আপনার এখানে টাইগলের you can easily counter his ultimate implosion আপনি যদি এখানে ভ্যালির পিক করেন যদি ভ্যালির পিক হয়নি অলরেডি তারা ম্যাচ পিক করে ফেলেছে তো ইজিলি কাউন্টার কিন্তু করা যাচ্ছে আপনার কি মনে হয় তাদের পিকিং সম্পর্কে সলল উপর পিকিং অনেস্টলি এখনো কিন্তু অনেকগুলো মেটা হিরো ওপেন আছে সো ওই মেটা হিরো গুলা পিক না করে এখানে টিকিও পিকটা মোটেও আমার ওপিনিয়নে কিন্তু ভালো একটা ডিসিশন ছিল না বাট অপর দিকে যদি আমরা বলি তারা কিন্তু চাইলে অ্যাটলাস সিকিউর করতে পারতো বাট তারা কিন্তু অ্যাটলাসের দিকে যায়নি রাদার তারা গিয়েছে হচ্ছে কি টিগ্রেলের পিকের দিকে সো এরকম একটা জিনিস মনে হচ্ছে যে এটা তাদের কমফোর্ট পিকের মধ্যে পড়ে কাজ কমফোর্ট পিক না হলে কিন্তু এত তাড়াতাড়ি পিক করতো না আর আরেকটা জিনিস যদি আমরা নোটিস করি এখানে কিন্তু অ্যাপোক্যালিপস কিন্তু ব্যান দিয়েছে হচ্ছে গিয়ে সাইক্লপস যেটা নাকি সোলো লুপো লাস্ট ম্যাচে ইউজ করে অনেকটা ডমিনেট করেছিল তারা কিন্তু লাস্ট ম্যাচ দেখেছে সো সোলো লুপো কিন্তু একটা ছোট্ট ডিসঅ্যাডভান্টেজ রয়েছে কারণ তাদের যে স্ট্র্যাটেজি তাদের যে গেমসটা আছে কিন্তু অলরেডি অ্যাপোক্যালিপস একটা ম্যাচ ধরে স্টাডি করে ফেলেছে সো ওই জন্য কিন্তু এই ম্যাচটা সোলো লুপোর জন্য যথেষ্ট টাফ হয়ে দাঁড়াবে চিতা বাট অপরদিকে কিন্তু তারা এখানে খালেদিন ওয়াল কিন্তু এখানে সিকিউর করে ফেলেছে হচ্ছে কি এরিথাল আর কিন্তু এরিথালটা কতটুকু লজিক্যাল সেটা আমি বলতে পারছি না কারণ অপর দিকে কিন্তু রয়েছে হচ্ছে বাসা মাসে কিন্তু চাইলে ইউরিথালের বেসিক অ্যাটাক অফ করে দিতে পারবে সেটা কিন্তু ইউরিথালকে ভালো একটা ডিসঅ্যাডভান্টেজে ফালিয়ে দিবে সো এখানে তাদের বেশি একটা যে বেসিক অ্যাটাক বেসড হিরো নেওয়াটা আই থিঙ্ক উচিত হবে না কাজ অফলাইনে কিন্তু তারা আর্গাস নিয়েছে যে নাকি হচ্ছে গিয়ে বেসিক অ্যাটাক বেস সো একটু টাফ হয়ে যাবে তাদের জন্য সো পিকিং এর দিক দিয়ে এখন পর্যন্ত যদি আমি বলি অ্যাপোকালিপস কিন্তু এগিয়ে রয়েছে ওয়াকার ওয়েল এক্স্যাক্টলি কাজ they already at last and at লাস্টের যে ব্যাপারটা আমি বলবো একটা পারফেক্ট ফেটার লিঙ্ক কিন্তু ইজিলি যদি আপনাকে একটা ফেটার লিঙ্ক যদি কানেক্ট করতে পারে আর যদি ব্যাপারটা যদি ব্যাকলাইনার যদি এনাফ ড্যামেজ ডিল করে থাকে অ্যাজ ইউ ক্যান সি তাদের কিন্তু আছে ভেল যে কিনা পিক করেছে খান সো অ্যাটলাসের সাথে যদি তারা একটা কম্বো কিন্তু কানেক্ট করতে পারে দেন অ্যাটলাস কেবল টু ফুল টিম যদি অ্যাটলাসের স্কিলটা যাবে না এটা যায় বাট এটা কিন্তু অ্যাটলাসের আলটিমেট থেকে কিন্তু আছে so yes I'm agreeing with you picking দিক থেকে যদি বলি তো এখানে পিকিং আমিও পার্সোনালি লিগে রাখবো এখানে অ্যাপোক্লিপসকে বাট আগে কিন্তু আমরা একটা গেম প্লে দেখেছি সল্লুপু তারা কিন্তু ফার্স্ট ভিক্টরিটা কিন্তু তারা সিকিউর করেছে খুব ভালো কিন্তু খেলে যেতে সাইড একটা ভালো গেম প্লে কিন্তু আমরা দেখেছি সো তাও কিন্তু একটা ভালো গেম প্লে দেবে I'm being optimistic here so এখন দেখা যাক তারা এখানে আর কি পিক যদি কোর পিক হয়নি তারা কিন্তু এখনো মেজ কিন্তু পিক করেনি সো এখানে একটা ব্যাপ যদি বলি অ্যাটলাস যেহেতু পিক করেছে ব্যানের দিকে আসলে ডিগে কিন্তু তারা এখানে পিক করতে পারে কাজ অ্যাকচুয়ালি ডিক কোনো অপশন নাই কাজে they already pick Tigreal so তারা চাইলে একটু লেটে কিন্তু রোমার পিক করলে তারা কিন্তু ইজিলি এখানে অ্যাটলাসকে কিন্তু কাউন্টার করে দিতে পারতো কাজ ডিগি টাইম ট্রাভেল যে আলটিমেটটা আছে তো সেটা কিন্তু আমরা জানিস ডিফিউজ করতে সক্ষম even every single CC even অ্যাটলাসের ফেটাল লিঙ্ক সো দেখার ব্যাপারে তাদের লাস্ট ব্যান্ডটা কি দেয় যেহেতু কোনো কোনো সাইড অ্যাপল অ্যাপোক্লিপস কিন্তু কোনো কোর পিক করেনি হাইপার কিন্তু পিক করেনি সো তারা চাইলে কিন্তু একটা ব্যান দিতে পারতো একটি কোর oh, বা হাইপার রিসেন্ট মেটাতে যেগুলো খুব ভালো যায় বাট তারা কিন্তু ন্যাটালিয়া ব্যান করে দিয়েছে তো দেখতে পাচ্ছি from the side of Apocalypse তারা কিন্তু একটি মেজ হিসেবে কিন্তু এটা ভ্যালেন্টিনা অ্যান্ড এখানে কিন্তু ভেক্সানা ব্যান করে দিয়েছে নু from the side of Solo Lupo কিন্তু হ্যান্ডজো কিন্তু পিক করে ফেলেছে এখন হ্যান্ডজো যদি খেলতে যদি আপনি পারেন যদি প্রপারলি আপনি আপনার হ্যান্ডজো টিপিক্যাল হ্যান্ডজো স্ট্র্যাটেজি যেটা আমরা জানি যদি প্রপারলি এক্সিকিউট করে খেলতে পারেন Hanzo is a good pick but late গেমে গেলে কিন্তু হ্যান্ডজোর ড্যামেজ থাকলো দিন আমি যে কথাটা বলবো হ্যান্ডজোর যে আপনার আপনার যে আলটিমেটটা সেটা কিন্তু দেখা যায় যে এইচপি যতটা না থাকে ইজিলি কিন্তু কাউন্টার হয়ে যায় যখন লেট গেমে যখন আপনার ড্যামেজটা উঠে যান যেমন কারিনার কিন্তু ইজিলি কিন্তু লেট গেমে হ্যান্ডসোর যে আপনার ডিমেন ফর্মটা যেটা কিন্তু আলটিমেট সেটা ইজিলি কিন্তু কাউন্টার করে যদি হ্যান্ডসোর ড্যামেজ থাকে সেটা এখন দেখার বিষয় যে এই গেমটা আসলে কোন দিকে গড়ায় আমরা কি দেখতে পাবো সল সাইড থেকে আরো একটা ভিক্টরি আর এই ভিক্টরিটা সিকিউর করে নেবে অ্যাপল ক্লিপস এইটা প্রেডিক্ট করা অ্যাকচুয়ালি অনেক টাফ কারেন্টলি কাজ আমরা জাস্ট তাদের পিক দেখেছি অ্যান্ড পিকের দিক দিয়ে আমি এখনো বলবো যে অ্যাডভান্টেজে রয়েছে হচ্ছে গিয়ে অ্যাপোক্যালিপস কাজ তাদের কিন্তু ওয়াম্বো কম্বোর যে একটা সিচুয়েশন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দ্যাট লাস্ট তার সাথে রয়েছে হচ্ছে গিয়ে ভেইল সো দুজন মিলে কিন্তু যথেষ্ট ভালো একটা কম্বো দিতে পারে মিড লেনে আর অপর দিকে যদি আমরা বলি লেট গেম ধরার জন্য কিন্তু তাদের রয়েছে হচ্ছে গিয়ে আলদোস পোপল তো সব দিক দিয়ে কিন্তু তাদের টিমটা যথেষ্ট ব্যালেন্সড অ্যান্ড এই ব্যালেন্সটা দিয়ে কিন্তু তারা চাইলে ইজিলি সোলো লুপোকে তারা পাওয়ার করতে পারবে বাট দিকে সোলো লুপো যদি তাদের কার্ডগুলো ঠিক মতো খেলতে পারে তখন কিন্তু আবার তাদেরকে কাউন্টার করা খুবই কষ্ট হয়ে যাবে বিকজ হান্সার পাওয়ার স্পে কিন্তু আর্লি থেকে আমরা নোটিস করতে পারি আর্লি থেকে মিড গেম মিড গেম থেকে লেট গেম এবং এবং লেট গেমও কিন্তু হান্সার যথেষ্ট ইফেক্টিভ যদি তার টিম তাকে এনফ সাপোর্ট দিতে পারে বাট এখানে কিন্তু হান্সার যে সাপোর্টের ব্যাপার সেটা কিন্তু অনেকটা ডিপেন্ডেন্ট তার টিমের উপরে কারণ টিমের সাপোর্ট না পেলে কিন্তু ফ্রান্স ভালো একটা পারফরমেন্স দিতে পারবে না সো ওইভাবে যদি আমরা কনসিডার করি এখানে যথেষ্ট ভালো পিক হয়েছে সোলোর উপর সাইড থেকে ব্যালেন্স আর্লি বলেন মিড বলেন লেট বলেন সবই আছে দুই টিমেরই বাট স্টিল যদি আমাকে বলা হয় যে কোন টিমের pick in my opinion better I would suggest যে এখানে অ্যাপোকালিপসের পিক বেটার কারণ তারা কিন্তু খুবই ব্যালেন্স করে নিয়েছে এবং তাদের বম্ব কম্বো রয়েছে সো আই থিঙ্ক পিকের দিক দিয়ে যদি আমরা প্রেডিক্ট করি এখানে কিন্তু অ্যাপোকালিপসের জিতার চান্সটা বেশি এক্স্যাক্টলি এখানে দেখতে পাচ্ছি লাস্ট পিক কিন্তু করেছে এখানে কিন্তু তানভীর সেভেন কিন্তু কাদিতা কিন্তু পিক করে ফেলেছে উইথ এক্সিকিউট সো আমি বলবো ফ্রম হোয়াইট সাইড থেকে ফ্রম বোথ অফ দিস কিন্তু খুব ভালো কিন্তু পিক করেছে নতুন লাইন আপ অ্যান্ড পিকিং কিন্তু আমরা দেখলাম এই গেমে from the side of Apocalypse and Solo Lupo picking কিন্তু হয়েছে দুর্দান্ত গেম কিন্তু আর কিছুক্ষণ মধ্যে শুরু হয়ে যাবে ফ্রম কাস্টার্স ডেস্ক আমি আছি আপনাদের সাথে ওয়াকার মেহমুদ এন্ড আমার সাথে আছে Jin and let's see west him has a last lab আমি সরাসরি চলে আসছি এখন জিনের কাছে ইয়া কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা ম্যাচের ভিতরে চলে যাবো ম্যাচের ভিতরে আমি যেটা এক্সপেক্ট করছি এখানে হানজো কিন্তু ট্রাই করবে হচ্ছে গিয়ে এনিমি বাফ সিল করার তো লেটস সে আমার প্রেডিকশন এখানে ঠিক হয় নাকি প্লাস হানজোর আমরা যে জানি তার ফার্স্ট স্কিল গুলো যথেষ্ট ইফেক্টিভ এনিমি বাফ অথবা জঙ্গল স্টিল করার জন্য সো কারেন্ট মেটাতে কিন্তু সেটা খুবই ভালো একটা ডিসিশন হবে প্লাস কারেন্ট মেটাতে কিন্তু ফাস্ট জানলে খুবই ইম্পর্টেন্ট সো ওই কারণে যদি এখানে হানজো এনিমির বাফ অথবা কোনো জাঙ্গল সিকিউর করতে পারে সেটা কিন্তু তাদেরকে বড় একটা অ্যাডভান্টেজ করে দিবে বাট আমার কথা কিন্তু এখানে কারেক্ট হয়ে দাঁড়ায় নেই হাউন্ড কিন্তু এখানে জাস্ট নিজের বাফ নিয়ে কিন্তু চলে যাবে তার রোটেশনে সো বলার কিছু নেই এখানে কিন্তু চেষ্টা করবে দুই টিমই যথেষ্ট সম্ভব একে অপরকে মিড লেনে হারিয়ে দেওয়ার বাট মিড লেনে কিন্তু লেন ক্লিয়ার বলেন এখানে কিন্তু বেশ যথেষ্ট ফাস্ট ছিলেন তারা কিন্তু এখানে মিড লেন ক্লিয়ার লেনে চলে যাবে রোটেট করার জন্য এখানে কিন্তু হান্স অলরেডি সরি হানজো না অলরেডি লেন আলদোস ওয়েট করছে অস্ট্রেলিয়ার দিকে ওয়ান্ডারের জন্য হানজো কিন্তু আসবে চেষ্টা করবে বা হানজো কিন্তু খেলে দিতে পারবে না কাজ তার টিম কিন্তু যেটা বলেছিলাম এনাফ সাপোর্ট দিতে পারছে না আর্লি গেমে তো ওই কারণে কিন্তু হানজোর ইফেক্টিভনেস কমে গিয়েছে এখানে কিন্তু হতাশ হওয়ার কিছুই নেই এখানে কিন্তু ভালো লেভেলের ড্যামেজ দিয়ে দিয়েছে যে কিলের টানে কিন্তু এখানে ইজিলি সাইলেন্ট কিলারের কিলটা নিয়ে নিয়েছে হচ্ছে কি একা দিতা এন্ড এইভাবে কিন্তু ফার্স্ট কিল ফার্স্ট সিকিউর করে ফেলেছে সোলো লুপো অ্যান্ড গোল্ডের দিক দিয়ে যদি আমরা বলি ওয়াকার অলরেডি কিন্তু দুইশো থেকে তিনশো গোল্ডের একটা অ্যাডভান্টেজ রয়েছে হচ্ছে সোলো লুকো বাট এখানে কিন্তু টপে একটা ফাইটের আসলে আমরা দেখতে পাচ্ছি বাট খানজো কিন্তু এখনো লেভেল ফোর হয়নি এখানে কিন্তু ফায়দা হতো ইন্টেলিজেন্ট হবে না ওয়াকার ওয়েল এখানে কোনো দেখতে পেলাম না দুর্দান্ত first blood from the side of Solo Lupo তারা কিন্তু ফার্স্ট ব্লকটা কিন্তু সিকে করে একটু আর্লি লিডে কিন্তু চলে গেছে অ্যাটলাস কিন্তু চলে এসেছে রোম দিতে তাদের আর হয়তো আমরা এখানে একটি গ্যাং কিন্তু দেখলেও দেখতে পাবো অলরেডি কিন্তু কানেক্ট করে ড্যামেজ দেওয়ার চেষ্টা ড্যামেজ কিন্তু পপো গোপা কিন্তু এখানে চেষ্টা করেছে এখানে সাউন্ড ওয়েভ যে কিনা স্কিন ট্রান্সফর্মার সেগুলো চেষ্টা করেছে এখানে কিন্তু স্কেপ করার ড্যামেজ থেকে কিন্তু করে নিয়েছিল ড্যামেজ কিন্তু নিয়ে নিয়েছে হ্যান্ডজোর নিনজেসোর যে ফ্রম প্রথমটা ওখানে কিন্তু কোনো কিল কিন্তু সিকিউর করতে পারেনি সলরূপ এখানে যদি সেটা গ্যাং কিন্তু দিয়েছিল hyper top lane M M কে হচ্ছে ইউজুয়াল কাজ আপনি কিন্তু চাবেন যে আপনি কিন্তু ফার্ম করে যখন আপনার লেভেল ফোর হবে অ্যাসাসিন স্ট্র্যাটেজিতে অলওয়েজ চাবেন আপনি গোল লেনে গ্যাং গ্যাংদার এখানে দেখতে পাচ্ছি এখানে কাইতা কিন্তু আলটিমেট কিন্তু দিয়ে দিয়েছিল টিম ফাইট কিন্তু শুরু হয়ে গিয়েছে ড্যামেজ কিন্তু দিয়ে যাচ্ছে একের পর এক সিসি কারেক্ট করার চেষ্টা অ্যাটলাস কিন্তু ড্যামেজ দিয়ে যাচ্ছে মাসা কিন্তু চলে এসে একটু ভ্যালোর কিল কিন্তু সিকিউর করে নিয়েছে এখানে হানজো হানজো কিন্তু এখানে ওয়াইজলি একটু ভেলের কিল কিন্তু সিকি করে নিয়েছে আরেকটি কিল সিকি করার চেষ্টা এখানে কিন্তু চেস কিল দেখতে পাচ্ছি অ্যাটলাসের পজিটিভ চেস কিন্তু একটা গুড ডিসিশন না একটা একটা কিউ কিন্তু চেস করা মানে এটা রং ডিসিশন কিন্তু হয়ে যেতে পারে আর সেটার কিন্তু মাসুল কিন্তু গুনতে হয়েছে এখানে অ্যাটলাসের from the side of Apocalypse সে কিন্তু চেস করেছিল অ্যান্ড চেজের কিন্তু মাসুলটা সে তার ভুলের মাসুল কিন্তু সে অলরেডি দিয়ে এসেছে এখানে কিন্তু ড্যামেজ আছে সেখানে ইনসেকশনে কিউটা কিন্তু সিকি করে নিয়েছে কাদিতা এটা কিন্তু একটা ওয়াইজ মুভ ছিল দুর্দান্ত একটা শুরু from the side of Solo first ভিক্টরিটা সিকিউর করে নেওয়ার পর তারা কিন্তু আরো একটি ভিক্টরি সিকিউর করার পথে কিন্তু তারা চলছে অলরেডি কিন্তু তিন মিনিট পাঁচ সেকেন্ডের মাথায় যদি আমরা দেখি অলরেডি চার চারটি কিল কিন্তু সিকিউর করে নিয়েছে গোল্ডেন লিডেও কিন্তু অলরেডি চলে গিয়েছে তারা সাতশো গোল্ড আটশো গোল্ডেন লিড কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি ওটা হাজারে কিন্তু চলে যাবে and as we can see already one thousand gold লিডে আছে কিন্তু সলোলুপ দুর্দান্ত শুরু বলতেই হবে from the side of Solo Lupo এত কিছু চেষ্টা করে পিকিং কিন্তু অনেক যথেষ্ট ভালো হয়েছে এটা কিন্তু জেন কিন্তু আমাদের সাথে আর্লিতে কিন্তু এক্সপ্লেন করেছে যে এখানে কিন্তু অ্যাপোক্লিপসের পিকটা কিন্তু ছিল খুবই হ্যান্ড অ্যান্ড ইউজফুল একটা পিক কিন্তু যদি আমি বলি যে ব্যাপারটা আসলে কি জিন আপনি কোন হিরো দিয়ে কমফোর্টেবল খেলতে সেটাই কিন্তু ম্যাটার করে মেটা কিন্তু আছে এটা পারফেক্ট ইমপ্রেশনে আবার ড্যামেজ দেওয়ার চেষ্টা ড্যামেজ কিন্তু দিয়ে যাচ্ছে কিন্তু ট্যাক করে দিয়েছে সাইডে হ্যান্সও কিন্তু লো লাইফ স্কেপ করে আছে অ্যালডো যদি একবার লক করে ফেলে দেন এখানে কিল কিন্তু অ্যালডো সিকিউর হয়েছে বেল কিন্তু এখানে টাইগলে কিল সিকিউর করে ফেলেছে আর এখানে ইউরিথালের কিল কিন্তু বেল আবার সিকিউর হয়েছে double kill secure by Bell নিনজাটসুর আবার ড্যামেজ দেওয়ার চেষ্টা লক করে ফেলেছে বাট এখানে কিন্তু হ্যান্সও ওয়াইজলি কিন্তু এখানে স্কেপ করতে সক্ষম হয়েছে জিন ইয়া এখানে কিন্তু প্লেটা যথেষ্ট ভালো ছিল বা অপরদিকে আমি যদি বলি এখানে কিন্তু এবং অ্যাটলাস দুজনই কিন্তু ইউজ করেছিল অ্যাটলাসের ফেটাল এবং কিন্তু একসাথে পড়েছিল সো অনেস্টলি স্পিকিং একসাথে পড়ার কারণে কিন্তু দুজনের একজনের আলটিমেটও কিন্তু এখানে ইউজ হয়ে দাঁড়ায়নি বাট এখানে টিগ্রেল চেষ্টা করছে ফ্রন্ট লাইনিং করার হিসেবে দাঁড়ানোর জন্য বাট সেটা কিন্তু পসিবল হবে না কারণ তার কিন্তু তার যে মার্কসম্যান এরিথাল তার রেঞ্জ কিন্তু যথেষ্ট কম সে কারণে কিন্তু তার যথেষ্ট এগিয়ে খেলতে হবে অপরদিকে কিন্তু পপুলার রেঞ্জ যথেষ্ট বেশি তো ওইভাবে যদি আমরা কাউন্ট করে দেখি এখানে কিন্তু একটু কষ্ট হয়ে দাঁড়াবে যে ডুয়েলের জন্য যদি সে কিছু করতে চায় বাট এখানে কিন্তু টার্টল সিকিউরিটির জন্য অলরেডি এসে পড়েছে হচ্ছে ক্যাপকালিপস বাট অপরদিকে যদি আমরা বলি এখানে কিন্তু কন্টেস্ট করছে ভালো মতোই সোলো লুপও বা এখানে কিন্তু কন্টেস্ট করে কিন্তু কোনো লাভ হবে নাকি সেটা কিন্তু উনি আবার প্রুফ কিন্তু অ্যাটলাস ফেটাল কিন্তু ফেটাল করে কিন্তু তানভীর কেউ নোটিস এখানে কিন্তু এখানে ইভেন সেলেক্টটা করা হচ্ছে ডুবের চেসটা কিন্তু পুরাপুরি সম্ভব হবে না কাজ ইনসেকশনের কিন্তু এখানে ছেড়ে দিতে হবে কাজ এখানে কিন্তু আর্লি গেমে এখন পর্যন্ত কিন্তু ইনফেকশনের অতটুকু ট্যাঙ্ক কিন্তু আসেনি যে সে টাওয়ারের ভিতরে গিয়ে কিলটা করে আসবে সো এই কারণে কিন্তু এখানে কিলটা ছেড়ে দেওয়া যথেষ্ট ভালো একটা ডিসিশন ছিল তারপর থার্ড পার্ট থেকে বাট এখানে যদি আমরা বলি এখানে কিন্তু অ্যাপোকালিপস এখন গোল্ডের যে লিডটা ছিল সোলোর উপর সেটা কিন্তু তারা নিউট্রালাইজ করতে সক্ষম হয়েছে আর গোল্ডের দিক যদি বলি মাত্র কিন্তু ছয়শো থেকে সাতশো গোলের ডিফারেন্স এগিয়ে আছে হচ্ছে গিয়ে অ্যাপকালেপ সো এখন কিন্তু গোল ডিফারেন্স যদি আমরা বলি অলমোস্ট বরাবর হয়ে গিয়েছে আর লেনের কথা যদি বলি লেনে কিন্তু যথেষ্ট হাড্ডা ফাইট হচ্ছে আর্জাস এবং মাসার সো ওই লেনে কিন্তু কোনো ফাইটার এখন পর্যন্ত ডিসাইড হয় নাই বাট যদি আমরা গ্যাংয়ের দিক দিয়ে দেখি দুই টিমই কিন্তু খুবই সমান সমান ভাবে গ্যাং করে ইভেন কি তাদের উইন এবং লসের রেশিওটা কিন্তু সেম আমি যদি বলি বা ওয়েল আমরা একটু দিকে ফোকাস করবো দিকে আমরা একটু ফোকাস করি কিন্তু ইউজুয়াল যে মেটা বেল যে থান্ডার বেল যেটা ট্যাঙ্কি স্ট্র্যাটেজিতে কিন্তু চলে গিয়েছে এখানে কিন্তু ব্যবহার দিয়ে দিয়েছে নক অফ কিন্তু দিয়ে দিয়েছে ড্যামেজ দেওয়ার চেষ্টা বাট এখানে কিন্তু খুব ওয়াইজলি কিন্তু ভেল কিন্তু এখানে পাঠিয়ে দিয়েছে যে তাদের আলটিমেটটা কিন্তু ডিফিউজ করে দিয়েছে এখানে যে ট্রাই করেছিল একটা চেস দেয় বাট এটা কিন্তু চেস দেয় কিন্তু সোলো কিল করে রিসেন্টলি মেটা যে বেলটা আমরা জানি পুরো ট্যাঙ্কি স্ট্র্যাটেজি চলে যায় আর যদি থাকে একটা একটা ড্যামেজ হাইয়েস্ট একটা ড্যামেজ আইটেম আমরা দেখে থাকি সেটা হচ্ছে ম্যালিফিক রোয়ার যেটা কিনা ফিজিক্যাল পেনিট্রেশন অ্যান্ড খুব ভালো কাজ করে ডিফেন্স বিল্ডার এগেনস্টে তো সেক্ষেত্রে it's kind hard to kill Aldous solo kill করা কিন্তু ফেডার লেগারে দুর্দান্ত বাবা ড্যামেজ কিন্তু দিয়ে যাচ্ছে চলে কিন্তু সেই important bubble killing spree secure by Aldous কিন্তু কিলিং স্পি নিয়ে নিয়েছে আর এখন আরো একটি ইয়ার বর্ড নক অফ দিয়ে দিয়েছে কালি তার আলটিমেট নিনজেটসুর ব্যবহার ড্যামেজ দেওয়ার চেষ্টা লো লাইফ নিয়ে কিন্তু স্কেপ করার ট্রাই বাট আই গেস এখানে কি স্কেপ করতে পারবে না হ্যান্ডসুর কিলটা সিকিউর করে নিয়েছে ভেল আর এটি দুর্দান্ত ভেল গেম প্লে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফ্রম দ্য সাইড অফ আপো খুব লো এইচপি নিয়ে কিন্তু that just manage to escape from that massacre খুব low HP one percent HP নিয়ে কিন্তু স্কেপ করে যদি হ্যান্ডসও কিন্তু স্কেপ করতে পারেনি আমরা কিন্তু জানি যে হ্যান্ডসোর যদি আপনি যদি তার নেঞ্জেক্স ফর্মটা আপনি যদি স্লেন করে দেন তাহলে যদি তাহলে হ্যান্ডসোর কিন্তু একটা মাথা যেটা ঘোরে যেটা বলে হ্যাঁ সেটা কিন্তু থেকে যায় আর হ্যান্ডসো কিন্তু অনেকটা স্লো হয়ে যায় সো ওই টাইমটা কিন্তু হ্যান্ডসোকে ক্লিয়ার করা বেশ ইজি হয়ে যায় সেটা কিন্তু হয়েছে আমরা দেখতে পেলাম আর অলরেডি কিন্তু টাইটেল কিন্তু ধরে ফেলেছে টাইটেলটা হয়তো বা এবার সিকিউর হয়ে যাবে কারণ স্যার দেখার বিষয় আল প্রপার টাইমে এসে কি টাইটেলটা সিকিউর করতে পারে কিনা হ্যাজও কিন্তু চলে এসেছে ইন্ডিয়াসও দিয়ে দিয়েছে ড্যামেজ দেওয়ার চেষ্টা আর এখানে কিন্তু চলে এসেছে হ্যাজও কিন্তু এখানে ট্র্যাপ হয়ে গিয়েছে তার বডি কিন্তু চলে এসেছে এখানে অ্যালডোস কিন্তু হ্যান্ডসো কিলটা সিকিউর করে নিবে আর বলতে না বলতে হ্যান্ডসো কিলটা কিন্তু নিয়ে নিয়েছে অ্যালডোস আর তার মধ্যে দিয়ে যথেষ্ট কিন্তু ফর্মে এগিয়ে আছে বলতে হবে আপার ক্লিপস আর টেম্পলেশনের ব্যবহার দেখতে পাচ্ছি একটি হিরোকে লক করতে সক্ষম হয়েছে আরও একটি কিল সিকিউর বাই আলদোজ ইনসেকশনস গেম প্লে কিন্তু বলতেই হবে জিন অসাধারণ আর একটি কিল সিকিউরের পথে double kill secure by Aldous this Aldous is just insane no talk about that hmm hmm আর আমরা যদি এখানে বলি এখানে কিন্তু গোল্ডের দিক দিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো মারাত্মক কোনো ডিফারেন্স আসে নাই সো সেটা কিন্তু একটা ভালো দিক কারণ হাতে লড়াই আমরা দেখতে পারবো বাট মাসার কিন্তু আমি বলবো যে আরেকটু অ্যাগ্রেসিভ খেলা উচিত আর সে কিন্তু এখানে অ্যাগ্রেসিভ খেলার চেষ্টা করছে বাট এখানে কিন্তু আল সরি এখানে কিন্তু আর্গাস তার পপ করে দিবেন সে কারণে কিন্তু এখানে কিন্তু ট্রিট করতে হবে এই সেকশন কিন্তু এসে পড়েছে এখানে কিন্তু আলজিরা শেষ এন্ড এখানে কিন্তু তার কিলটা মোস্ট প্রবলি সিকিউর হয়ে যাবে বাট স্প্রিন্টের সামনে কিন্তু সবারই হার মানতে হবে স্প্রিন্ট পেরে কিন্তু এখানে আর্গাস তার নিজের লাইফটা সিকিউর করে ফেলেছে মুন্না ভাই কিন্তু এখানে হিডেন মাস্ক দিয়ে এসে পড়েছে এখানে কিন্তু ইমপ্লোশন কামিং ইন এন্ড টাওয়ারের ভিতরে কিন্তু লক করে দেওয়া হয়েছে বাট এখানে টাওয়ারটি ভেঙে দিবে হচ্ছে গিয়ে অপর থেকে যদি আমরা বলি এখানে ফাইটটা অনেকক্ষণ ধরে চলছে আর ফাইটটা কিন্তু এখন করা উচিত হবে বাট কিন্তু ফেটাল লিঙ্ক পপ করা বাট ফেটাল লিঙ্কটা কিন্তু একদমই কোনো কাজে আসবে না র্যাদার এখানে কিন্তু ফেটাল লিঙ্ক ইউজ করার কারণে কিন্তু কিলটা দিয়ে আসতে হবে হচ্ছে গ্যাট লাস্টের নিজের বাট এখানে কিন্তু মৌতুষ যথেষ্ট চেষ্টা করছে একটা ভালো পজিশন ক্রিয়েট করার জন্য বাট এখানে কিন্তু আবার ফাইট শুরু হয়ে গেছে এখানে কিন্তু আর হেল্প খুবই কিন্তু আবার এসে পড়েছে কিন্তু এখানে আলটি ইউজ করে যথেষ্ট চেষ্টা করার বাট মাসা কিন্তু এখানে ওয়াইল্ড পাওয়ার ইউজ করে কিন্তু এখানে কিউ সিকিউর করে ফেলেছে কার্গাসের অপরটি কিন্তু ইনসেকশন তারপর বলতে কিন্তু ফাইট সিকিউর করে ফেলেছে সো অনেক হজবরল একটা ফাইট হয়ে দাঁড়িয়েছে বাট আলটিমেটলি কিন্তু ফাইটের উইনার হয়ে দাঁড়িয়েছে হচ্ছে গিয়ে এখানে অ্যাপোকালিপস তো খুবই সুন্দর একটা ফাইট ছিল তাদের পক্ষ থেকে অপরদিকে কিন্তু তারা এখানে একটা সিকিউর করতে পেরেছে তো অপর সব দিক দিয়ে কিন্তু তাদের এখানে একটা পজিটিভ একটা যে আউটকাম ছিল সেটা দেখতে পাচ্ছি বাট অপরদিকে কিন্তু এখানে নুপ কিন্তু একটা চেষ্টা করেছিল এখানে একটা কিল সিকিউর করার জন্য সে কিন্তু স্কিলটা সিকিউর করতে পারলেও কিন্তু এখানে নিজে কিলটা দিয়ে হয়েছে তো that was not good decision but অপরদিকে কিন্তু এখানে খালিদ বিন কিলটা সিকিউর করে ফেলেছে সেখানে স্পার্কি তো খুবই একটা আনঅর্গানাইজ গেম প্লে আমরা দেখতে পাচ্ছি এখানে আপাতত সোলোর উপর কাছ থেকে তারা কিন্তু এখন তাদের যে কম্পোজারটা ছিল সেটা কিন্তু তারা হারিয়ে ফেলছে স্লোলি কাজ আর্লিতে যদি আমরা বলছি তারা কিন্তু খুব ক্যালকুলেটেড গেম প্লে দিচ্ছিল বাট এখন কিন্তু তাদের অনেক বেশি ভুল হচ্ছে এন্ড সে ভুলের কারণে কিন্তু তারা অনেকটা পিছিয়ে যাচ্ছে এন্ড গোল ডিফারেন্স কিন্তু এখন আবারও দুই হাজার গোল্ডের ডিফারেন্স এগিয়ে গিয়েছে হচ্ছে কি অ্যাপকালিপস ওয়াকার ওয়েল তারা কিন্তু অলরেডি কিলের লিডে কিন্তু চলে গিয়েছে গোল লিডে কিন্তু চলে গিয়েছে তো আমি তো সেটা লক্ষ্য করেছি অত্রিম মানে এতটাই মানে হয়ে গিয়েছে যেটা আমি হ্যান্সোর কথা কিন্তু এখানে ভেলার কিন্তু সিকিউর করার পর নিজের কিন্তু এসেছে আর হাইপারের কিল কিন্তু এখানে একটা এক্সট্রা আপনি গোল্ড অ্যাডভান্টেজ দিয়ে দিচ্ছেন আর মধ্যে কিন্তু আবার হ্যান্সোর কিলটা কিন্তু সিকিউর করে নিয়েছে স্টার স্প্রিম আই মিন আলডোজ এখানে একটি আলটিমেট দেওয়ার চেষ্টা বাট আলটিমেট কিন্তু আছে সো এখানে কিল কিন্তু সিকিউর করতে পারেনি সেকশন সে কিন্তু ওয়াইজলি স্কেপ করে নিয়েছে আর রিসেন্টলি আমরা জানি যে আর্গাস আলটিমেট যে আগে যে কুলডাউনটা ছিল বিফোর রিভাম তো সেটা কিন্তু অনেক সিডি কিন্তু ছিল অনেক বা রিসেন্টলি তার যে রিভাম্পের পর কিন্তু অনেক সিডি কিন্তু কমে গিয়েছে সো আর আর্গাস কিন্তু চাইলে মানে কিছুক্ষণ পর আলটিমেটটা দিতে পারে সাথে যদি থাকে ম্যাজিক শুজ দেন কোনো কথাই কিন্তু হবে না অ্যান্ড বলতে আমাদের ফার্স্ট লর্ডটা কিন্তু সিকিউর হয়ে গিয়েছে অ্যাপোক্লিপসের সাইড থেকে যদি আমরা এখানে চলে যাই আইটেম স্লটের দিকে দেখতে পাচ্ছি যে অলরেডি ভেল কিন্তু তিন তিনটি কোর আইটেম কিন্তু সিকিউর করে ফেলেছে genius on clock of destiny যদি দেখি আমরা এখানে কাদিতা কিন্তু তারও তিন তিনটি কোর আইটেম কিন্তু করে ফেলেছে magic penetration divine glaive clock of ডেস্টিনিও কিন্তু আছে তার ঝুড়িতে দেখতে পাচ্ছি হ্যান্ডজো তার demon hunter sword and war war axe কিন্তু বানিয়ে ফেলেছেন চিরাচুরি বিল যেটা আমি বলেছিলাম অ্যালডোসের ক্ষেত্রে সে কিন্তু পুরোপুরি ট্যাঙ্কি লাইন আপে চলে যাবে আর সাথে কিন্তু থাকবে একটা মেলিফিক রোয়ার সেটাই কিন্তু করার পথে অ্যালডোস যদি আমি এখানে কোনো ভুল না করে থাকি অ্যান্ড সেটাই কিন্তু হবে কাজ তার আইটেম যার ইয়েটা সেটা বলছে আর কি এখন দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু তার অবজেক্টিভ ফোকাসেও কিন্তু যথেষ্ট এগিয়ে আছে এখানে অ্যাপোক্লিপস তারা কিন্তু টাওয়ার বেশ কিছু টাওয়ার কিন্তু তারা পৌঁছে দিয়েছে টপের টাওয়ারটি কিন্তু তারা পৌঁছে দেওয়ার চেষ্টা কিন্তু করছে এখানে দেখতে পাচ্ছি অ্যাটলাস কিন্তু একটি ম্যাপ ভিশন কিন্তু প্রোভাইড করার চেষ্টা বট লেন দিয়ে কিন্তু লর্ড কিন্তু অ্যাপ্রোচ করে যাচ্ছে টাওয়ার কিন্তু ডিস্ট্রয় হয়ে গিয়েছে এখানে মাসা কিন্তু হয়তো এখানে স্কেপ করবে কাজ তার কিন্তু এখানে কিন্তু ড্যামেজ দিয়ে দিয়েছে আর্গাস কিন্তু আলটিমেট আনলক করে দিয়েছে হ্যান্সও কিন্তু তার ইঞ্জিনিয়ার সুপামে কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা করতে ফাইট কিন্তু শুরু হয়ে গেছে শাটডাউন কিন্তু দিয়ে দিয়েছে এখানে হ্যান্সা আলডোসকে which is a very good sign আর it could be a comeback for the side of Solo Lupo কারণ তারা কিন্তু এখানে আলডোসকে জিন শাটডাউন দিয়ে দিয়েছে and look at the Aldous is কেডিয়ে আলডোস কিন্তু অলরেডি নয়টা কিল সাথে তিনটা তিনবার ডেথ প্লাস চারটা অ্যাসিস নিয়ে কিন্তু স্ট্যান্ডার্ড কেডিএ পজিশন বিলং করছে তার গোল কিন্তু বলতে হবে হিউজ সো এখানে অ্যালডোসকে শাট ডাউন দেওয়া মানে it could be opening for them for the side of Solo Lupo yeah Um, I will disagree with you on that point because এখানে যদি আমরা টার্ডের দিকে দেখি টার্ডের দিকে কিন্তু অলরেডি তিনটা টার্ডের ডিফারেন্সে পিছিয়ে আছে সোলো লোবো বাট বলতে না বলতে কিন্তু এখানে কালিসের সাথে খুব সুন্দর একটা আলটিমেট এখানে কিন্তু সে এক কিউ সিকিউর করে ফেলেছে তার গড লাইক সিকিউর করে ফেলেছে বাকি কিন্তু এখানে চেজ করছে কিন্তু চেঞ্জ করলেও কিন্তু এখানে পারবে না স্পাইকে চেঞ্জ করতে কারণ অ্যাটলাস কিন্তু এসে পড়বে অ্যাটলাস এসে পড়ে কিন্তু এখানে সুন্দর মতো তাকে বাঁচিয়ে দেবে বাট আর মাই গুডনেস এখানে কত ভিতরে চলে গিয়েছে হচ্ছে কি Aldous but I don't think his die to this double kill coming in from end এভাবে কিন্তু আটকিয়ে গিয়ে তার কিলটা দিয়ে আসতে হয়েছে হচ্ছে কি মুন্নাকে so I don't know if that was good decision two for one not a bad trade I would say but এখানে হাইপারকে দিয়ে দেওয়া কতটুকু যুক্তিগত ছিল আই নো বাট এখানে কিন্তু অ্যাটলাস খুবই বড় একটা বুক করেছে তোমার কোনো ব্যাকআপ নেই you shouldn't go in in to a fight this point so এখানে ব্যাক করা উচিত ছিল বাট অ্যাটলাস কিন্তু এখানে এগিয়ে গিয়ে একটা কেউ দিয়ে এসেছে অ্যান্ড এই কিলের সাথে কিন্তু অনেকটা একটা স্টেবল পজিশনে চলে যাচ্ছে হচ্ছে গিয়ে সোলো গ্রুপ বাট আগের কথা যদি আমি ফেরত এসে পড়ি এখানে কিন্তু জাস্ট তিনটা টার্গেটের ব্যবধানে এগিয়ে রয়েছে হচ্ছে গিয়া পকালিপ তো তিনটা টার্গেটের ব্যবধানটা কমিয়ে নেওয়া কতটুকু টাফ এটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি বাট এখানে কিন্তু ultimate coming from best and এখানে কিন্তু বেল সে ডাউন দিয়ে দিয়েছে হচ্ছে Tanvir double O seven K and এখানে কিন্তু আমরা একটা ফাইট দেখতে পাচ্ছি হচ্ছে বটম লেনে বটম লেনে ফাইটে কিন্তু খুবই টু ভি ওয়ান একটা সিচুয়েশনে রয়েছে অ্যান্ড এখানে কিন্তু মাসা অলমোস্ট কিলিং আর্কাস বাট এখানে কিন্তু ইনসেপশন এসে পড়েছে অ্যান্ড ইনসেপশন এসে কিন্তু এখানে কিন্তু সিকিউর করে পাচ্ছে আর্কাসের অ্যান্ড এখানে কিন্তু এখনো ফাইটে চলছে মাসে কিন্তু তার হেলথ এখনো রিগেইন করে নেন সে কারণে কিন্তু তাকে পানিশ করা হবে পানিশ করে দিয়েছে কিন্তু ডুব এখানে তাকে অপরদিকে যদি আমরা বলি কিন্তু তার লেট গেমে যে সেটা সে করছে বাট তার সামনে কিন্তু রয়েছে হচ্ছে আরেকটা লেট গেম মনস্টার যেটা হচ্ছে নান আদার দেন আলদোস আলদোস কিন্তু এখানে সিকিউর না করতে পারলো কিন্তু তার টিমমেট এখানে কিন্তু সিকিউর করে ফেলছে এখানে কিন্তু ও মাই গুডনেস হানজো কিন্তু খুবই বাজে একটা পজিশন থেকে আলটিমেট ইউজ করেছেন সেই কারণে কিন্তু তার বডিটা কিন্তু একদম আউট ইন দি ওপেন একবারে লেফট ছিলেন সেটাই কিন্তু অ্যাবিউজ করে কিন্তু এখানে ইনসেকশন স্কিল সিকিউর করে ফেলেছেন আই থিঙ্ক এখানে তারা লর্ডটা পেয়ে যাবে লর্ড পেয়ে গেলে কিন্তু এখানে ডিফেন্স আরো খুবই টাফ হয়ে দাঁড়াবে বাপরে ওয়াল এখানে কিন্তু লক করার চেষ্টা কিন্তু করেছিল কায়দাকে বাট একটু মিস এখানে নক অফ ছিল একটা পজ কিন্তু দেখতে পাচ্ছি from the side of Solo Lupo তারা কিন্তু একটি টেকনিক্যাল পজ কিন্তু তারা চেয়েছে সো এখানে যদি আমি ব্যাপারটা বলি এখানে আলদোজের গেম প্লে কিন্তু ছিল যথেষ্ট ভালো অসাধারণ গেম প্লে কিন্তু আমরা দেখছি ফ্রম দ্য সার্ভ অ্যাপোক্লিপস এন্ড সেকশন সে কিন্তু অলরেডি তেরোটা কিল কিন্তু সিকিউর করে নিয়েছে and Aldous early to mid to late এতগুলো কিল সিকিউর করা মানে বলতেই হবে আলদোজ কিন্তু না ফ্যাট ইভেন তার স্ট্যাকও কিন্তু যথেষ্ট হয়ে গিয়েছে কম করে হলো এই ম্যাচে কিন্তু আলদোজের স্ট্যাক কিন্তু থ্রি হান্ড্রেড প্লাস মানে অলমোস্ট চারশো আমি যেটা মনে করি সো এই সিচুয়েশন থেকে কিন্তু যদি বেশ কয়েকটা এরকম শাটডাউন দিয়ে যায় যারা ডেসপার্ট কিন্তু আমরা লক্ষ্য করেছি আলডোজের মধ্যে যে সে কিন্তু জাস্ট বেজের মধ্যে যে দু দুটো কিল কিন্তু সিকিউর ঠিকই করে আসছে বাট মাঝখানে সে কিন্তু একটা কিল কিন্তু দিয়ে আসে অ্যান্ড পার সিঙ্গল যে শাটডাউন সে দিচ্ছে তো এটা হিউজ কিন্তু কুল ডাউন থাকতে পারে রিজার্ভেশন কুল ডাউন কিন্তু অনেক বেশি হয়ে যাবে সো এটা কিন্তু জাস্ট এটা এটা হতে পারে এটা ওপেনিং সললোপোর জন্য তো দেখা দেখা যাক তারা এই এই সিচুয়েশনে তারা কতটা কাম দিতে পারে কি দিতে পারবে না এই ভিক্টরিটা তাদেরকে দিয়ে আসতে হবে অ্যাপোক্লিপসের হাতে তো এটা কিন্তু দেখার ব্যাপার যদিও তাদের যেটা আমরা দেখতে পাচ্ছি মিড লাইনে কিন্তু তাদের টাওয়ার ইনহ্যাবিটার টাওয়ারটা কিন্তু অলরেডি পড়ে যাবে অলরেডি মিনিয়ন কিন্তু অ্যাপ্রোচ করে গিয়েছে ঢুকে কিন্তু বলেছে আর ড্যামেজ দিয়ে দিলে কিন্তু একটা সিঙ্গেল হিট কিন্তু তাদের ইনহ্যাবিটারটা চলে যাবে বটের ইনহ্যাবিটার টাওয়ারটা কিন্তু নাই টপেও নাই সো এখানে কিন্তু একটা সিচুয়েশন যে তাদের বেসটা কিন্তু শুধু থাকবে জাস্ট নো ইনহ্যাবিটার টাওয়ার একটু ডিফিকাল্ট হয়ে যাবে but um being optimistic so দেখা যাক তারা এখানে কোনো কামব্যাক দিতে পারে কিনা কাজ অপটিমিস্টিক তো হতেই হবে ফ্রম কাস্টার্স প্যানেল তো আপনি কি বলেন জিন তো এই সিচুয়েশন থেকে কিন্তু কয়েকটা শাট ডাউন কয়েকটা ওয়াইপ আউট কি এনাফ হবে তাদের একটি কামব্যাক দেওয়ার জন্য ফর সাইড অফ সলো লুকবো honestly if I was in the place of আমি কিন্তু এখন চেষ্টা করবো যত সম্ভব ফাইট কমিয়ে দেওয়ার কারণ এখন ফাইট বাড়িয়ে দেওয়ার হচ্ছে গিয়ে যদি যত ফাইট বাড়বে তত মিস্টেক হওয়ার চান্সেস বাড়বে অ্যান্ড সেই একটা মিস্টেক কিন্তু পুরো গেমটা হারিয়ে দিতে পারে সো সোলোর কিন্তু এখন একটা ফেয়ার চান্স রয়েছে যদি এখানে পকালিপস কোনো বড় লেভেলের ভুল করে দাঁড়ায় বাট কোন তারা যে পজিশনে রয়েছে আই উড সে লর্ডটা তাদের সিকিউর করা উচিত কোনো ফাইট ছাড়া যদি তারা সেটা করতে পারে তখন কিন্তু তাদের জিতার চান্স অনেকটা বেড়ে যাবে বাট এখানে কিন্তু ইনসেপশন এগুলো সব এগুলো কিছু মানে না সে কিন্তু এগিয়ে গিয়েছে আর সে কিন্তু এখানে ভুলের চিন্তা না করে কিন্তু এখানে একটা কিল সিকিউর করে ফেলেছে এবার অপরদিকে কিন্তু আর্গাস একটা করছে আর আর্গাসের আলটিমেটে কিন্তু কিছু মতো শেষ হয়ে যাবে এখানে কিন্তু ইনসেপশনের কিলটা প্রচন্ড সিকিউর হয়ে যাবে বাট এখানে কিন্তু ফেডার লিগকে এসে পড়েছে তার সাথে কিন্তু একটা সুন্দর সিনার্জিক একটা এঙ্গেজ করে কিন্তু এখানে কিল সিকিউর করে ফেলেছে অ্যাপোকালিপস আর অপরদিকে যেটা বলছিলাম যে এখানে কিন্তু লটটা সিকিউর করে ফেলা তাদের জন্য সবচেয়ে ইন্টেলিজেন্ট ডিসিশন হবে তারাও সেই ডিসিশনটাই নিয়েছে এখানে কিন্তু পোপো এবং মাসা দুজন মিলে কিন্তু লটটা সিকিউর করে ফেলেছে তো এখন কিন্তু লটটা ডিপেন্ড হওয়া খুবই টাফ হয়ে দাঁড়াবে সোলোর উপর জন্য কারণ তারা কিন্তু অলরেডি দুইটা ইনহিবিটার হারিয়ে ফেলেছেন ইনহিবিটার হারানো কিন্তু খুবই বড় একটা pain honestly in my opinion এই গেম বিকজ ইনহিবিটার না থাকলে কিন্তু আপনার অলমোস্ট সবকিছুই ওপেন আপনার মেইন যে নেক্সাস আছে সেটা কিন্তু ওপেন আর নেক্সাস ওপেন থাকলে কিন্তু খেলা শেষ করে দেওয়া কোনো ব্যাপার না যখন আপনার টিমে রয়েছে হচ্ছে গিয়ে মাসা এবং পোপল অ্যান্ড কুপা সো এটা কিন্তু খুবই একটা চবসম পজিশনে পড়ে গিয়েছে হচ্ছে গিয়ে সোল লুপ ওপার এখান থেকে কিন্তু তারা এখনো রিকভার করতে পারে যদি তারা একটা ফাইট জিতে দিতে পারে পার্টিকুলার কিন্তু লর্ডটা এসে পড়ছে হচ্ছে গিয়ে মিলেন ডিএনপি কিন্তু লর্ড আসাটা কিন্তু যথেষ্ট ইফেক্টিভ অনেস্টলি বাট এখানে ইনসেকশন কিন্তু একটা ঘুষি দিয়েই ফেরত পাঠিয়ে দিয়েছে হালতোকে তার বেজে তো এখন কিন্তু আমরা বুঝতে পারছি যে লেট গেমের যে পাওয়ার স্পেকটা সেটা কতটা অ্যাডভান্টেজ রয়েছে এখানে অ্যাপোকালিপসের দিক দিয়ে অ্যান্ড এখানে কিন্তু ফাইনাল একটা ফাইনাল আমরা দেখতে পাবো বাট এখানে ক্রিস্টাল চেষ্টা করছে ডিফেন্ড দেওয়ার বাট হাজো কিন্তু বড়ির থেকে বের হয়ে চেষ্টা করছে যথেষ্ট ইয়া করার but implosion coming an implosion এসে কিন্তু কোনো লাভ হবে না কারণ এখানে কিন্তু টাওয়ার লক করে দিয়েছে আর টাওয়ারটা লক করে কিন্তু প্যাশের যে নিয়েছে হচ্ছে অ্যাপোকালিপস খুবই সুন্দর গেমিং ছিল তাদের পক্ষ থেকে অ্যান্ড যেটা বলেছিলাম যে লেট গেমে কিন্তু আলবোস বলেন পোপো বলেন এবং মার্শা তাদেরকে কিন্তু থামানো খুবই কষ্টকর হয়ে দাঁড়ায় অ্যান্ড সেটা কিন্তু আমরা দেখতে পেরেছি আলটিমেটলি কাজ ক্রিকেট দিক দিয়ে কিন্তু মোর ব্যালেন্স ছিল সে অ্যাপকালিপস অ্যান্ড সেই কারণে কিন্তু এই ম্যাচটা অ্যাপকালিপস সিকিউর করে ফেলেছে আপনি কি বলবেন ওয়াকার ওয়েল এক্স্যাক্টলি এখানে যেটা লেট গেম পাওয়ার যেটা আপনি আগে বলেছেন তো সেক্ষেত্রে কিন্তু খুব ভালো আছে গেম প্লে কিন্তু দেখেছি কিন্তু গেমটা নিয়ে গেছে লেট ইভেন আলদোজের যে গেম প্লে যেটা আমরা দেখেছি ফ্রম দ্য সাইড অফ যে কিনা Aldous with fifteen four six করেছে MVP with eleven point one rating নিয়ে সো হাইপারের যে সিকোয়েন্স মেনটেন করে খেলতে হয় তো সেটা কিন্তু আমরা দেখেছি ইনসেকশনের কাছ থেকে যে সে আপনি যখন অ্যালডোজ হাইপার করবেন একটা সিকোয়েন্স কিন্তু আপনি মেনটেন করবেন যে আমি এই বাফটার পরে ওই বাফটার পরে আমি লিথু ওয়ান্ডারে যাব দেন আমি হচ্ছে এই অমুক ক্লিপটা মারবো সো এটা কিন্তু আমরা দেখেছি দুর্দান্ত একটি পারফরমেন্স দেখেছি এটা অ্যালদোস গেম প্লে কিন্তু আমরা সাক্ষী হয়েছি অ্যাপোক্লিপসের সাইড দিয়ে চেষ্টা কিন্তু করেছিল উপর আর্লিতে বেশ আর্লি তারা চার মিনিট কিন্তু বেশ ডমিনেট কিন্তু তারা করেছে যেটা আপনি জিন আপনিও দেখেছেন দু দুটি কিল কিন্তু নিয়ে নিয়েছিল আর্লি চার মিনিটের মাথায় তো এটা ভালো লিডে ছিল সেটা কিন্তু তারা ধরে রাখতে সক্ষম হয়নি কাজ অপরদিকে কিন্তু আছে late game monster Aldous from the side of the মাসা পোপল এন্ড কোপা স্পার্কি সেও কিন্তু যথেষ্ট ভালো খেলেছে যদিও বলতে হবে সে ভালো খেলেছে সে কিন্তু লেন করেছে ইউরিথেলের সাথে সো ভালো খেলছে বলতে হবে মরুশি খান সেটা অ্যাজ আ ম্যাচ কিন্তু এফেক্টিভ একটা গেম প্লে কিন্তু দিয়েছে টিম ফাইটে কিন্তু এনাফ এফোর্টস কিন্তু তার ছিল look at the KDA of আর seven four eight KDA KDA নিয়ে কিন্তু সে এইট এইট পয়েন্ট জিরোর একটা রেটিং কিন্তু ছিল খুবই দুর্দান্ত সো অসাধারণ একটা পারফরমেন্স কিন্তু দেখেছি from the side of Apocalypse আর এতক্ষণ ছিলাম আমি আপনাদের সাথে ওয়াকার মেহমুদ অ্যান্ড জিন আমরা আবারও ফিরে আসবো আমাদের পরবর্তী গেমে ততক্ষণ মতো সবাই সাথেই থাকুন don't go anywhere will be right back in a minute